আয়সা আমি শুনেছি মালা নাকি কাশেমের সাথে ভালোবাসা করেছে আর তাই যদি হয় তাহলে যে পরের ছেলের জন্য আমাদের মরতে হবে যদিও সে ছেলে আপনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে সর্দার সাহেব সর্দার সাহেব কি বাড়ি আছেন আসুন সেনাপতি সাহেব আমি বাড়িতে আছি বসুন না আমি বসতে আসিনি শুনুন মালিক সর্দার যে ছেলেটি তোমাকে দান করেছিল তার আদেশে তাকে এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে সেনাপতি সাহেব কথা বলবেন তুমি শুধু বলো কাশেমকে তাড়াবে কি না আমি কিছুতে কাশেমকে তাড়াবো না তুমি তোমার বাদশাকে গিয়ে বলো আমি কাশেমকে কোনদিন বাড়ি থেকে তাড়াবো না না তাড়ালে ভবিষ্যৎ যে তোমার ফল ভালো হবে না আমি মানি ফাঁস করে ফেলেছি মা কি হয়েছে না কিছু হয়নি কাছে তুমি স্কুলে যাও মা মা আমার তো বড্ড খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও না মা একই সেনাপতি সাহেব চলন গরিবের বাড়িতে কিছু শাক ভাত খেয়ে যান আসুন আমার সাথে চলে আসুন সেনাপতি সাহেব মা বিদায় সেনাপতি সাহেব আপনি বাসাকে গিয়ে বলো তার আশা কোনোদিন পূর্ণ হবে না কোনোদিনও না বাস মালিক সন্তান এখনো সময় আছে এর আরেকটি কথা আমার কাছে বিরুদ্ধে বলবেন তাহলে আপনাদেরকে আমি হত্যা করতে বাধ্য হব আমিও দেখে নেব তুমি কত বড় লাঠিয়াল যাও যাও ওরে দেখো যাও কিচ্ছুই নাই কিচ্ছুই নাই কিচ্ছুই নাই মালা তাই বুঝি উদির সাহেব আমার বাড়ি গিয়েছিল মালা স্বামী তোমার অনুমান শর্ত মালা এখন আমি এখন আমি বিদায় নিতে চাই মালা কোথায় স্বামী যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখানে আর থেকে লাভ কি তাই আমি চলে যাব মালা আমাকে ছাড়া আসামি দোয়া হয় না তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি খুদা তালার কাছে দুহাত তুলে কামনা করি আল্লাহ যারা তোমার মনের আপাসনা পূর্ণ করে মালা স্বামী মালা কাশ্যপ ভাই কাশ্যপ ভাই এই রাস্তাটা থাকবো বলছে ব্যাপারটা কি আপনি কি করে বাবরের সেনাপতি গুলাম খান আমিও একজন চাষা মালিক সরকারের ছেলে আপনার সাথে আমি বিরাট যুদ্ধে আমি বন্দী হবো সেটা ভাবলেন করে আমিও শক্তিহীন নই আমি বিনাশ ঢুকতে কখনো মালিক সর্দারের ছেলে পরোয়ার করে না তবে আয় বাচ্চা আমি চিরতরে যুদ্ধে খাদ Thank you. প্রহরীপ আসামের সেনাপতির আদেশে তোমাকে সেনাপতি সাহেব সেনাপতি সাহেব আমা আপনি আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন সেনাপতি সাহেব সেনাপতি সাহেব আমার স্বামীকে আপনি ছেড়ে দিন আমার স্বামীকে ছেড়ে দিন আপনি আমাকে বন্দি করুন তা হয় না সুন্দরী তোমাকে যে বন্দি করতে পারি না নিয়ে যাও সেই বাদির বাচ্চা কাশেমকে করে তোমাকে শ্বশুর বাড়িতে কি সেই আমার আসবি আমি যাই আমি যাই আমার আব্বা হুজুর হয়তো আমার স্বামীর বড় ক্ষতি করতে পারে আমি যাই তাহলে কি তুমি কাশেমকে জামাত আমলে স্বীকার করছো শুধু আমি কেন স্বীকার করতে হবে আমি তোমাকে হত্যা করব শয়তানি আমাকে হত্যা করুন মেয়ের আমি মত রাজি আছি ও পূর্বে হত্যা সত্যি সত্যি আপনি হত্যা করলেন হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে হত্যা করলাম আমি মৃত্যুর সময় আপনাকে বলে যাচ্ছি মালার মিলন যেন কাশেমের সঙ্গে হয় কাশেমের সঙ্গে হয় কাশেমের সঙ্গে হয় আমি কি করলাম আমি যে বুলের সত্য হয়ে আর আমি বেগমকে করলাম হত্যা বেগম বেগম আমি দুহাত তুলে তুলে প্রার্থনা করে বলছি তুমি যেন বেহস্তাসী ভৌ তুমি যেন বেহস্তাসী ভৌ যাহা পড়া আমি সেই বালির হ্যাঁ, হ্যাঁ, আমি বিচার করব আমি বিচার করব এর পূর্বে আমি এমন বিচার করব যে সমাজের প্রতিটি কোনায় কোনায় যেন কলঙ্কিনীর এমন যেন দৃশ্য দেখতে না হয় আসেন তুমি প্রেম কর তুমি মালার সঙ্গে প্রেম করছো কোন কোন সাহসে আমি তো মালার সাথে প্রেম বরং মালায় আমাকে রোজ রোজ ডিস্টার্ব করে এই কি আমার অপরাধ জনাব সেটা সেটা তুমি একটি ছেলে হয়ে আর আমার একমাত্র সাথে করা কি বড় অপরাধ নয় হ্যালো হ্যালো সেনাপতি সাহেব জনাব চল এই মুহূর্তে এই কাবের বাচ্চা কাশেম যে চৌগি এই আমার একমাত্র কন্যা মানবীকে দেখেছে আজ আমার আদেশে এই মুহূর্তে তাকে হত্যা করে বাচ্চা আর দুটি চোখ উঠতেই আছে এই মুহূর্তে চোখ উঠলে আমি আপনার আদেশে একটি চোখ তুলেছি আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনি চোখ তুলতে আমি তাই করছি আপনি তাই সেনাপতি সাহেব এই মুহূর্তে ওই মানের সর্দারের যুদ্ধের সাথ মিটিয়ে দেন আমি তাই করছি যুদ্ধের সাথ মিটিয়ে দেই যা দূর হয়ে যা আমার সম্মুখ থেকে মালা চকিরি তাড়াতাড়ি চলে আয় আমার স্বামীকে বুঝি রক্ষা করতে পারলাম না যেমন পারে সখি আমার কাছে এসে ঘুরতে ফেলেছিস স্বামী আমি স্বামী ঠিক তেমনি ভাবে তোর জন্য ফেলে বা স্বামী রাশেদা

আমি তোকে যেতে দেব না চুপ করুন আপনি আপনি আমাকে বাধা দিয়ে রাখতে পারবেন না যে অপরাধ আপনি করেছেন আমার স্বামী বন্ধ করে খোদার বিচার থেকে আপনি কোনো দিন রেহাই পাবেন না কোনো দিন না চলো স্বামী লালা তুমি আর যে তার সেনাপতি সাহেব অনেক ভাবে হোক মারাকে আটকা তুমি আমার কাশেমের চোখ উপরে ফেলেছ এবার যদি নারী প্রতি কোনো অবিচার করো তাহলে তুমি দুজনকে এখানে হত্যা করব এবার আমি চললাম সভাপতি এই মুহূর্তে যেমন করে হোক এই বাড়ি বাচ্চা কাশেমকে বাড়ি হতে আমার একমাত্র কন্যা মালা বিপকে যেমন করে হোক ফিরে আনো <laughs> আমি যাচ্ছি জাহাপ্রাপ দেখি কি করা যায় আর যদি আমি মালা কেনা পাই সেই রাজ্যকে আমি শ্মশানে আগুন লাগিয়ে দেব <laughs> পাবো সেই মহজ বল আবার আমার যে বড্ড পিপাসা লেগেছে মালা আমাকে আমাকে একটু পানি খেতে দিবে মালা স্বামী মালা ওই তো একটি বন দেখা যাচ্ছে ওইখানে গিয়ে হ্যাঁ, চলুন আপনি পানি খাবেন অন্য স্বামী মালা মালা কার কণ্ঠ শুনতে পাচ্ছি মালা স্বামী ডাকাতে এসেছে সব কিছু দিয়ে দাও করতেছে সেম করতেছে আর ভাই যে এই প্রান্তর কি হয় ও হচ্ছে আমার স্বামী আমার স্বামীর চোখ ভালো করার জন্য আমি এই বনে এসেছি ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে প্রেমার ভালোবাসা শিক্ষতে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে স্বামীর পায়ে রেখে মতি পথ চলিয়ে জানে বনের মাঝে যদি কোনো পথ হারা হইয়া যাস তাহলে তুই আমাকে স্মরণ করিস আমি এসে আমি এসে তোদেরকে পথ দেখিয়ে দিব মা তোদেরকে পথ দেখিয়ে দিব ঠিক আছে বাবা সুখ প্রেমার ভালোবাসা ঠিক আছে মা জগৎ ভালো করতে চাই না মালাম মালা স্বামী তুমি আমার এত নিষ্ঠুর কথা বলো না তুমি আমাকে এমন কথা বলো না আমি যেমন করি হোক হ্যাঁ, আমি যেমন করি হোক তোমার চোখ আমি ভালো করব তোমার চোখ আমি ভালো করে তুলবই তুই বন্ধু পি দিব না মালা বাড়ি হতে আসার সময় এক মহাপুরুষ বলেছিল যদি আমি পথ হারিয়ে ফেলি তখন ওনাকে ডাক দিলে আমি ওনার সারা পাবো ওগো দয়াময় তুমি আমাকে পথ দেখিয়ে দাও পথ দেখিয়ে দাও ও দয়ালু রে

পথে গেলে পরে বহির বন্তর সামনে পরে দয়াল থাকো ভুবার মতো তুমি ডাকলে কেন কৌ না কথা থাকো বুবার মতো দয়াল থাকো বুবার মতো তুমি কত দয়াল ও বাগিরে কত দয়াল ও বাগিরে কত মহাপুরুষ বল মা তুমি একই বললে আমার আমার স্বামীর চোখ ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোর স্বামীর চোখ ভালো হবে মা এ যে বিধির লেখা মা যে বিধির লেখা এখন আমার সাথে চলে আয় তোদেরকে আমি ওই মহিষবানের পথ দেখিয়ে দিব রে মা তোদেরকে আমি ওই মহিষবানের পথ দেখিয়ে দিব তুমি ডাকিলে কেন কও না কথা তুমি ডাকিলে কেন কও না কথা থাকো বুবার মতো দয়াল অবাগির কত দয়াল অবাগির কত মিয়ার কত দইবে দয়াল তুমি আর কত দইবে দয়াল তো যাও জহলে ওই আপা পাইবা গো কই আমার ভাই সুদ রাস্তাতে আছে আপনি আমাকে একবার দেখে দিন আব্বা আমাকে আপনি একবার দেখে দিন আমার গায়ে বিবাদ করে পায়ে পায়ে চলা হাত করে পাতা চাপড়াপ আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই আমরা আপনার কাছে আরো দুই বছরের সময় চাই দুই বছরে দুই লক্ষ টাকা বাকি থাকবে আরো দুই বছরে দুই লক্ষ টাকা বাকি পড়বে মোট চার লক্ষ টাকা একসাথে দিতে পারবে ভয় কি যাহা প্রাপ দেশে ফসল হলে আমরা দিতে পারবো তবে যাও আগে পরে চার লক্ষ টাকা একসাথে দিতে হবে তা নিয়ে হাজির হবে যা আপনার জয় হোক <laughs> জয় হোক জয় হোক হে প্রভু বারো বছর হলো তোমার দিদার পাবো বলে অনেক আশা নিয়ে এই বনে বনে ঘুরছি তবু তোমার দিদার পেলাম না হোক মৌলা দেখ দেখ সখী দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আমরা বিশ্রাম করবো কে আমার ধ্যান ভঙ্গ করেছে কে তুমি আপনি বাবা মা আমি এক সাধারণ মানুষ তুমি সাধারণ মানুষ নই বাবা তুমি খোদার মানুষ তার তার চিহ্ন তোমার হাতে সেই তবজি সে খোদার লোক না হয়ে কিছুতেই পারে না মা তোমার পরিচয় জানতে পারি কি শোনো দরবে কই তোমারে সবে বুঝতে পেরেছি তোমার মতো সতী নারী এই জগতে আর একটিও নেই তোর স্বামীর চোখ ভালো করার জন্য আমি চললাম ওষুধ আনতে কিন্তু আমার ফিরতে বারো বছর দেরি হবে তোরা কোথায় যাসনি মা তোরা কোথাও যাসনি কোথাও যাসনি কোথাও যাস বলো মালা বলো আমার যে বড্ড খিদে পেয়েছে মালা আমায় আমায় কিছু খাবার দেও মালা হাই খোদা আমি এখন আমার স্বামীকে কি খেতে দেব আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই স্বামী ওই তো একটি বাজার দেখা যাচ্ছে চলো না ওখানে ওখানে বিক্রি করি কিছু টাকা পাই কিনা মালা তুমি রাজার মেয়ে হলে তুমি ভিক্ষা করবে মালা স্বামী আমি তোমার জন্য সব করতে পারবো স্বামী আমার জন্য আর কত কষ্ট করবে মালা হাই গো ভিকা দাও গো নগর বাসী ভিক্ষা নবী কাটাও দেব চলো স্বামী যারা যে আর সইতে পাচ্ছি না মালা স্বামী আমার বড্ড ক্ষুদা লেগেছে মালা তুমি আমায় কিছু খেতে দাও মালা স্বামী তুমি এখানে বসো সখী যে গিয়েছি আমাদের জন্য ফল আনছি মালা মালা আমি আমি আমি যে মালার হিসাবে তুমি মালার কত বছর বলো তোমার আমার মাইক কোথায় আছে ওই ছেলে দেখুন আমার মালাকে সাপে কেটেছে সাপে কেটেছে আমার মাকে কবর করিয়ে দেব আমি আমাকে ধরো আমার সাথে সাথে নিয়ে এসো আঙ্গান আঙ্গান কেউ সারাও দিবি না হে পুরুষদিগণ তুমি আমার মাইকে বেহেস্তে নসিব করো বেহেস্ত নসিব করো বারো বৎসর গত হয় মালা তো লুকিয়েছে তোর বেশ গিয়েছে ওষুধ আনতে এখনো তো দরবেশ ফিরে এলো না তাক না সাই ভালো আমার এই দুটি চোখ পরে আমি যাকে দেখব সে তো আমার কাছে নাই মালা তুমি কবর থেকে ক্ষুধা তালার কাছে প্রার্থনা করো আমি আমি যেন তোমার অচিরেই সঙ্গী হতে পারি মালা কোথায় রইলা প্রা ছেড়ে তুমি কেমন করে চলে গেলে ভালো করে আমি যাকে দেখব সে তো এই পৃথিবীতে আর নেই তার তোমরা আমাকে এক তারা সুরা দাও আমার গলার মারা যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যেতে চাই আমার বারো বছরের সাধনা সব বৃথায় চলে যাবে আবার এই দরবেশ তোহার লাগি বারো বছর পরিশ্রম করিয়াছে তা ব্যক্ত করিয়া দেশটি তাহলে আবার দুটো চক্ষু ভালো করে দাও এই না ওই যে পুকুর দেখা যায় ওই পুকুরকে কাসনকে গুসুল করাইয়া চক্ষু ওষুধ লাগাইবার মারতই চোখ ভালো হইয়া যাবে আমি রহস্য পর্যন্ত তুমি আমার মায়ের কবরে পাশে বসিয়ে থাকবে Thank <laughs> you. আমি মালাকে ছেড়ে যেতে মন হে প্রভু এখনো কি তোমার দরবারে কবুল হবে না হোক পৌলা আমার বাবাজি রাখো ভালো হয়েছে কাশেম এখন তুমি কেমন দেখতে পাও আগে থেকে অনেক ভালো দেখতে পাচ্ছি ওই যে দূরে বৃক্ষের উপরে কতগুলো পাখি বসে আছে আমি তাও দেখতে পাচ্ছি বাবা বাবা দরবেশ আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই তুমি বলো দিবে বলো বলো তুমি কি ভিক্ষা চাও যদি না দাও তাহলে যে আমার চব্বিশ বছর বন্দিগি সবকিছু আমার ব্যর্থ হয়ে যাবে আমি চাই আমি চাই আমার গলার মালাকে ফিরিয়ে দেন বাবা বারো বছর হয় মালা মরে গেছে আর মাংস মাটিতে মিশে গেছে মালা হয়তো পচে গলে গেছে তুমি তো আর পচে যাও নেই দরবেশ কাশেম তোমার জীবনের অর্ধেক পরমায়ু দিয়ে মালাকে আমার কাছে এনে দাও আমায় বলে দাও আমি এখন কি করব আমার আমার সাধনা কি খুদার দরবারে কবুল হয়েছে ও সাধনা তো হয়েছে পূর্ণ পারত না কর খুদার কাছে পারত না কর খুদার কাছে চব্বিশ বছর করলি সাধন আর কি রে পর্ব কি আছে সাধনা হয়েছে পূর্ণ প্রার্থনা কর খুদার কাছে সাধনা হয়েছে পূর্ণ প্রার্থনা কর খুদার কাছে শোনা দরবেশ তোমরা সবাই মিলে আল্লাহ তালার দরবারে হাত হয়ে প্রার্থনা করলে মালার কবরের মাঝে দুবাক হয়ে মালা কবর থেকে জিন্দা হয়ে যাবে এসো সকলে আমার সাথে হাত তুলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি মালা যাতে আবার জিন্দা হয়ে যায় হে তুমি কাশেমের অর্ধেক করো বায়ু দিয়ে মালাকে কবর থেকে জিন্দা দাও মালাকে কবর থেকে জিন্দা করে দাও করে দাও মালাকে কবর থেকে জিন্দা করে দাও মালাকে কবর থেকে জিন্দা করে দাও মালা কে মালা বালা বলে চিৎকার করছে কে বুঝতে পারবে কথা বলতেছে ইস আমায় চিনতে পারছো না বলা না আমি তোমার স্বামী কাশে স্বামী আব্বা আমার আব্বা মেরো নামে করে তোমার এত বড় দাঁড়িয়ে হয়েছে কুচু কুচু দাঁড়ি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একান্তা বেশ দেন আমায় একান্তা বেশ দেন আমার ঘরে আমি নাম্বার আমার আপা চেয়ারম্যান আমার ঘরে আমি নাম্বার আমার জামাই চেয়ারম্যান <laughs> দাদা আর যাব না ওই স্কুলে কি ইতে মানা তুমি পাগল হয়ে গেছো পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল হে পাগলির জীবন ধন্য তো পাগলা রে পাইলে ওই তো ওই তো বনের মানুষগুলো আমাকে ডাকছে হাই মালাই তুমি